যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা সকলে মক্কার কাপের হাত অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এবং তারা সেখানে সামাজিকভাবে অবহেলিত হয়েছেন ঠিক কিনা বলুন বাইর আমার বন্ধুরা আমার তখন নবীজি এবার এই মুসলমানদেরকে বাঁচার জন্য নির্দেশ দিলেন তোমরা সকলে যে দিদিকে পারো তোমরা মক্কা ত্যাগ করো এই মক্কাতে তোমাদের যান মালের কোনো নিরাপত্তা নেই তখন আমার নবীজি সাহাবাই রামকে আবেসিনি হাফসার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন তোমরা যদি পারো তাহলে হাফসায় চলে যাও জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহ তোমাদেরকে আবার এমন একটা সময় আসবে সেই দিন তোমাদেরকে আল্লাহ পাক আবার একত্র করে দিবেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইলা আমরা কোন দিকে যাব তখন নবীজি বললেন ও আশা বিয়াদিহি ইলা হাফসা আমার নবী হাফসার দিকে ইঙ্গিত করলেন তখন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 11 জন পুরুষ এবং 5 জন মহিলা নিয়ে সর্বপ্রথম নিজের ঈমানকে জানমালকে রক্ষার জন্য সেই হাফসাই সুদূর হাফসাই হিজরত করেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে নবুয়তের পঞ্চম বছরে এবার মুসলমানদের সংখ্যা একদিকে বাড়তে লাগলো আরেকদিকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন দিন দিন বাড়তে লাগলো তখন আমার নবীজির চাচাতো ভাই জাফর ইবিন আবি তালিব তিনি ছিয়াশি জন পুরুষ এবং সতেরো জন মহিলা নিয়ে আবার দ্বিতীয়বার হাফসায় হিজরত করেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোবাহান এভাবে মুসলমানদের হিজরত অব্যাহত রইল আর মক্কার ভিতরে মুসলমান নিচ্ছবে চোপে চোপে মক্কার সমস্ত নির্যাতন সয়ে গেল মক্কার ভিতরে সে আবি আবি তালেবে মুসলমানগণ তিন বছর তারা একটা ঘেরোয়া ঘেরার মধ্যে ছিলেন যেখানে অনাহারে অর্ধহারে মুসলমানরা অনেক কষ্টে দিন ইতবাদ করেছিলেন যখন নবুয়তের এগারো বছর হয়ে যায় তখন এবার মদিনা থেকে আসাদ বিনি জারারা নেতৃত্বে হাজরাজ গোত্রের ছয়জন ব্যক্তি হজের মৌসুমে হজ করতে এসে আমার নবীর সাথে সাক্ষাৎ করে নবীর হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আসাদ জেরারা সেই নবুয়তের এগারো বছরের নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় গিয়ে ইসলামের প্রচার শুরু করলেন এবং এর পরের বছর ছয়জন থেকে তিনি বারো জন সঙ্গে নিয়ে আমার নবীর সাথে আবার এই নবতের বারো বছরে নবীর সাথে হাতে হাত রেখে নতুনদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে বায়ত গ্রহণ করেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না তখন আমার নবীজি ওই বারো জন সাথে আব্দুল্লাহ বিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা জন্য ইসলামের দাওয়াতকে ঘুরে ঘুরে পৌঁছে দেওয়ার জন্য তেরো হজরত ইবিনে ওমাইর আব্দুল্লাহ বিন মকতুব এই মদিনার ভিতরে ইসলামের দাওয়াত দিতে দিতে এমনকি এর পরের বছর হজের মৌসুমে তেরোতম নবুয়তের বছরে প্রায় চারশত মুসলমান মুসলমান বানিয়ে তারা হজের মৌসুমে আমার নবীর সাথে সাক্ষাৎ করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এখান থেকে ইসলামের পথযাত্রা শুরু মদিনার ভিতরে ইসলাম ছড়িয়ে পড়েছে মক্কার ভিতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবার আমার নবীজি সমস্ত মুসলমানদেরকে মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার জন্য সকলকে নির্দেশ দিলেন সর্বপ্রথম নবীজির দুদুবাই আবু সালমা বিন আব্দুল আসাদ মাহজুমি তিনি সর্বপ্রথম হিজরত করলেন যখন হিজরতে যাওয়ার জন্য তিনি সপরিবারে প্রস্তুতি নিলেন তার শ্বশুর বাড়ির ছেলেমেয়েরা এই গুন্ডা পান্ডা ছেলেমেয়েরা তার স্ত্রীকে যেতে দিল না তার সন্তানদেরকে আলাদা করে ফেললো তখন নবীজির নির্দেশে তার ভাই আবু সালমা একাই সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আর তার স্ত্রী সালমা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামীর জন্য সন্তানের জন্য পুরো একটি বছর তিনি চিৎকার করে কান্না করতেন পুরো একটি বছর কান্না করার পরে সেই কাফের মন একটু মোমের মতো গলে গেল তখন তাকে তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিল এবং এক বছর পরে তাকে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিল আর তিনি হচ্ছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম হিজরতকারী উম্মে সালামা বছর কান্নাকাটি করার পরে তিনি মদিনায় হিজত করার অনুমতি পান উচ্চ আওয়াজ দিয়ে বলুন সবহান অনুরূপ ভাবে এবার হজরত আমের বিনী রাবিয়া তিনি সপরিবারে মদিনায় হিজরত করে চলে গেলেন মক্কার কাফেররা অবাক হয়ে গেল যাদেরকে আমরা থামাতে চেয়েছিলাম আজকে একদিকে ইসলামের গলা টিপে ধরেছি আর অন্যদিকে ইসলামের সূর্যোদয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে মক্কা খালি হয়ে যাচ্ছে কিছু হাফসায় চলে গেল আর কিছু মদিনায় চলে গেল এভাবে মুসলিম শূন্য এই মক্কা সুতরাং জনগণ শূন্য মক্কা হয়ে যাচ্ছে আবু জাহেলের বয় হচ্ছে মক্কা তো শূন্য হয়ে যাচ্ছে এই মক্কাকে কে রক্ষা করবে তখন আবু জাহাল মুসলমানদের অবস্থা দেখে কবিতা পাঠ করে কুল্লু দারিন ওয়া ইন তালাত সালামাতুহা ইয়াউমান সাতুদরিকুহান নুকাবা ওয়াল হুবু এই মক্কাবাসী জেনে রাখো আজকে তোমরা মুসলমানদের উপর নির্যাতন করছো আজকে মক্কা শূন্য হচ্ছে একদিন তোমাদের উপর বিপদ নেমে আসবে ঠিক তাদের উপর বিপদ নেমে এসেছিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে হজরত আবু বকর হিজরত করতে চেয়েছিলেন নবীজি বললেন আবু বকর তুমি হিজরত করে আমাকে ছেড়ে চলে যাই না তুমি আমার বাল্য বন্ধু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না যদি হিজরত করতে হয় তুমি আবু বকর আমার বন্ধু হয়ে আমরা একসাথে হিজরত করবো উচ্চ আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ এভাবে হিজরতের ধারাবাহিকতা চলতে থাকলো এবার কাফেররা দেখল কোনো মুসলিম নাই শুধু তিনজন কয়জন আমার নবীজি হজরত আবু বকর হজরত আলী এবার কাফেররা কোসাই কেলা মক্কার অভিসম্বাদিত নেতা তার ঘরে দারুন্না দোয়া করে বৈঠক বসলেন কিভাবে মক্কা তো মুসলমান শূন্য হয়ে গেছে আর মোহাম্মদ আরবিকে বাঁচানোর জন্য কেউ নাই এবার আমরা খালি ফিলে কিভাবে গুল দিয়ে যাই এই কুসাইবিন কেলাবের ঘরে বৈঠক বসলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে তারা বৈঠক ডাকলেন সেখানে বানু আব্দুল মুতালিফ এবং বানু হাসেনকে তারা ডাকলেন না এবং কুরাইশের আর বাকি সাতটি গুত্র একত্রে বসে তারা সিদ্ধান্ত নিল আজকে রাত্রেই আমরা মোহাম্মদ আরবিকে এই পৃথিবী থেকে আমরা শেষ করে দিব খতম করে দিব হত্যা করে ফেলবো উচ্চ আওয়াজ দিয়ে বলে নওয়াজ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করলো বনু আব্দুল মুতালিব বনু হাসেম আমরা সাত গুত্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করে ফেলে উঠবে না আমরা যুদ্ধ করব এবং যদি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হয় আমরা সাত গুত্র মিলে একশো ওট আমরা দিয়ে দিব আমাদের পক্ষে কোনো সমস্যা হবে না সুতরাং আজকে রাতেই মোহাম্মদ আরবিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন নওয়াজ বাইরামায়ের বন্ধুরামায়ের এই বৈঠকের পরে সাতটি গোত্র থেকে চোদ্দ জন নেতা বৈঠক বসে প্রতি গোত্র থেকে এগারো জন সুতান দেহ অত্যন্ত শক্তিশালী যুবককে বাছাই করলেন